더 বলছে যোগের চূড়ামণি হ্যাঁ ও কি বলছে ও বলছে যে অভক্তি নৈব দাতব্যম গোপিতং রক্ষ পার্বতী ভক্তকে দেবে ভক্তকে দেবে ভক্ত পেলেই তাকে জড়িয়ে ধরে দেবে অভক্তকে দেবে যে কথাগুলি তোমার সঙ্গে বললাম এটা তো তুমি কারোর সঙ্গে গোপীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি এলেন তারপর হ্যাঁ, গোপীরা কি করেছিল যখন রাম গেল জনকপুরে বিয়ে করতে পরাশয় ভাই তখন সে যাহা এইরকম বর যদি আমাদের হতো আচ্ছা, ইয়া খান তো কেউ যাবে না না আমি জীবনে কখনো শুনি অনেক কিছু শোনো নাই রে এটা লেখাপড়ার বিদ্যা নয় এটা লেখাপড়ার বিদ্যা নয় এটা জ্ঞানের পরিধি অর্থাৎ এইখানে যেখানে মা আর বাবা বসে মিলন কথাটি বলছে তবে মানুষের তিনি পাঠিয়েছেন শ্রীমন্ত বিশ্ব অমৃতেশ্ব পুত্রা তোমাকে অমৃত দিয়ে সৃষ্টি করলাম কিন্তু খবরদার বিষ ঢেল না আর সেইটি আমরা করছি হুম আমরা বিষই ঢালছি হুম কিন্তু অমৃত নিতে পারি না অমৃত নিতে পারি না চন্দ্রের আসল কথা কি জানি তাকে নিতে পারে না কেউ ভাবে যে এই কি আর করবে হ্যাঁ ভিড় করবে কিন্তু এই মুখের যা কথা বেরোবে রামকুমার সে কোনোদিন মিথ্যে হবে হয়নি হবে তুমি আমার যে কোনো শিষ্যকে জিজ্ঞেস করতে পারো যে তারা আমার দ্বারা কি পাইছে আমি তো একদম ভিকারির থেকে ভিকারি তুমি জানি সারি উন্নয়ন জোটে নাই অবস্থি মহারাজাই যে ছিলেন হ্যাঁ, হ্যাঁ। তাই না তবে তখন তো ল্যান্ড ছিল এখন তো ল্যান্ডটা তো চলে গেছে লটা আছে এই লটার নামের আগে লাগিয়ে দিতে হবে লটকে ফেলবো কোথায় লর্ড যিশু লর্ড কৃষ্ণ লর্ডটা ফেলবে কোথায় নামের আগে দিতে তো আমার চিঠিখানা তোমার কাছে দিছিলাম বিকালে চিঠি দিছিলাম চিঠিখানাকে যত্ন করে রেখে দিও ওইটা ভবিষ্যতে একটা হ্যাঁ ওইটা ভবিষ্যতে একটা বিরাট আকার ধারণ করবে ওই চিঠির মধ্যে আর আমার ফটোর মধ্যে আমাকে পাবে যখন যা জিজ্ঞেস করবে তখন এটা উত্তর পাবে এই যে আমার খবরটা আসছে হয়তো তুমি দেখো বাঁধানো মহিষাসুরি কপালটা দেখো তো মা কোথায় দাঁড়িয়েছে দেখো কৃপাময়ীর বাড়িতে বহর তিনি আমাদের কতভাবে রক্ষা করেন রামকুমার কেননা এই যে এখনকার যে সময় সে ঘরে না ফেরা পর্যন্ত কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না সে ফিরবে কিন্তু দেখো এখানে কাটাও ওখানে কাটাও ঠিক তোমার কাটিয়ে নিয়ে যাবে যেটা তোমার মাথায় বের হয়ে পাওয়ার কথা তিনি যেখানে যারা দেবতায় লিখছেন সেটা রাখতেই হবে আচ্ছা তিনি কোনো একটা তিল হয়ে ফালাইলেন মা দেবতার কথাও রইল আর আমার শিষ্য হয়েছে এইখানে আমি রাশিয়াতে বিপদে পড়ছি আমার শিষ্য জাহাজেতে হ্যাঁ অ্যাটলান্টিকে রাশিয়া হ্যাঁ অ্যাটলান্টিক অথচ আমি এইখানে হ্যাঁ আমি এইখানে যেমন তোমাদের সঙ্গে কথা হ্যাঁ। বলছি হঠাৎ দেখি আমার মনটার মধ্যে কীরকম একটা ঘাট ছিল গোপাল তো বিরোধী এই ওরা যারা বসছে তারা কিন্তু বসে আছে বাবা তো এরকম অনেক সময় থাকে এর মধ্যে আমি চলে গেছি গিয়ে তার বিপদ করে আবার আমি তখন এসে তখন এসে একটা অবস্থা কি আমার কারোর যেন চিনতে পারা যায় না হ্যাঁ ই কোথায় এলাম হ্যাঁ এই কোথায় এলাম বাবা এই যে তোমরা বলো না দুজন নজরুল মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ? হ্যাঁ না তার মতন জ্ঞানী পুরুষ অনেক সাধু সন্ত নাই কিন্তু আমি যে শেষ করে দেখলাম এই মালা বড় থেকে খুঁজে চিবিয়ে ওটা সব ভনিতা হ্যাঁ ওটা না হলে তুমি ধরবা কেন যে মাথা খারাপ শ্রীকৃষ্ণর ওই কাদা না খেলে হা করাই তো কী করে আর চন্দ্র সূর্য দেখতে কী করে ঘুরতে আছে যেইটাই দেখবে খুব মাইনিউটলি এরকমই না যেমন তোমার গান আমি শুনি তোমার আমি আমার মধ্যে নাই আমি আমার বলতে বুঝলাম এইভাবে আমি ঠিক আছে কেন আমি তো বলছি রামকুমার চারটা নিচে জীবনে পছন্দ করছি শিশু ফুল সুগন্ধ আর গান এছাড়া আমার কোনো জিনিস প্রিয় নেই আর এই টাকা রামকুমার আমি ইচ্ছা করলে টাকা হয় টাকার গর্ব করে মানুষ কিসে কিসে তো এত গর্ব টাকা তিনি এক মুহূর্তে নিতে পারেন এক মুহূর্তে দিতে পারেন কত লোক আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু গিয়ে দেখো বাড়িতে কি অশান্তি হ্যাঁ? শান্তি হ্যাঁ বহু দেখি তবে হ্যাঁ। এই টাকার কি অর্থ রামকুমার যদি তুমি আমি খেয়ে পড়ে তার শান্তি পাই হ্যাঁ। তাহলে রামকুমার এ একই দরকার বলো ইচ্ছে বড় কথা আর হয় না ইচ্ছে বড় কথাই আর হয় না যা বললেন টাকায় কি শান্তি খুব স্বল্প সব দেবতারা নেমে এসছে হ্যাঁ সব দেবতারা নেমে এসছে অদ্ভুত তপস্যা কিছুতে আগের থেকেই বড় একজন তো আর কেউ ইয়ে না হ্যাঁ তার জন্য যে ধ্রুবকে ঠাকুর নিয়ে দেখা গেল সব খাড়ের পাহাড় মধুসূদন তো না এত খার আর বউ বসেছে এগুলো তোমার আমার কিন্তু আমাদের মানে এত যুগ তুমি তপস্যা করছো এই যুগে এসে তুমি আমাকে পেয়েছো মুকুন্দ গৌরাঙ্গদেব কি বলছিল মুকুন্দ তো দোয়াই দিছিল কৃষ্ণের মানুষ তো দেখল কষ্ট দেয়ারি যায় বড় নিল কথা না না এরমভাবে ভক্ত যতভাবে পারে তারা কি করতে পারে কিন্তু একটু চালাকি করলো সবাই মাথার উপর পা দিল তুমি তিনি কিন্তু ওর মাথায় পা দিল না হ্যাঁ ওর মাথায় পা দিল না বলছে তুমি বড় ভক্ত বাবা আমি তোমার মাথায় পা হ্যাঁ আমি তোমার মাথায় পা দিতে পারবো না বলে তাহলে প্রভু আমার উদ্ধারের উপায় আমরা আসেন এক সহস্র যুগ যদি তুমি আমায় তপস্যা করো তাহলে পাবে এক সহস্র যুগ হ্যাঁ মানে প্রভু প্রভু আমি এক সহস্র না বিশ সহস্র হোক তুমি বলছো তোমাকে পাবো ওইতে আমার যথেষ্ট হুম ওতে আমার যথেষ্ট তুমি বলছো আমি অন্যের কাছে শুনি নাই বা কারের কাছে না তোমার মুখের বাণী তুমি বলছো যে এক সহস্র বছর পরে আমাকে পাবি তপস্যা তোমার তপস্যা শেষ হয়ে গেছে তোমার যদি আমার প্রতি এত বিশ্বাস হয়ে গেছে যে ওইতে আর তোমার তপস্যার কিছুই নেই শেষ এই মাথা তুমি আমি কান গলায় দেবো আমি আগে অনুমতিটা নেই जय श्री श्री बाबा जी महाराज की जय श्री श्री बाबा जी महाराज की जय श्री श्री बाबा जी महाराज की गुरु माता की गुरु माता की गुरु माता की जय 해가지고아뭐가볼때라스가잔디크네아까지금무슨거 পোকা পড়তে दक्षिणे गांगनशाना पश्यते खान कृत्वल ऊर्धे महाघोर जगन्कटुर्गानवश्री ओम यतिगनुषि ओम यतिगनुषि ओम सोमण्डलाय षोषकलमगः साहा ओम ओम सूर्यमण्डलाय আগুন না দিলে কি মাটি পড়ে আর না পড়া পর্যন্ত পাকা হয় না পাকা বাড়িগুলো ঠিক দাঁড়িয়ে থাকে আর বন্যাতে কাঁচা বাড়িগুলো বাড়িগুলো বলে যায় তাই আজ আমাদের এই পাকা পাকা করতে গেলে এই ঘরটাকেও পাকা করতে গেলে মাটিটাকে পোড়াইতে হয় তাই তাই কাঁচা হাড়ি হলে কিন্তু তাতে জল রাখলে টেকে না কিন্তু ঘোরাঘুরি দেখবে তাই পাকা হারে করবি যদি তবে সাধু সঙ্গে চলতে রাখিতে না নিলে হয়ে लॻे You. संसहा संसदा तम जीव संसार सरस्या रूढ़ा तम सरस्वती समर्थका अर्धमत्ता मुक्ता जम सत्या विशेषत तमेव साविष्टितं देवी जोनि परा भई तत्तत्वितं वै तत्चित्तमितव भई तत्पर्वदेवं तव संसुः सर्वदा चित्तिष्टो चित्तिरुपातं चित्तिरुपातपावने तथा शृणोति वन्दे जगतीश्वर जगन्वय महाविद्या महामाया महामेधा महास्मृति महामहोत्सवती महादेवी महादेवी प्रवीण संपन्न गुणात्मक कालरात्रि महारात्रि मोहरा पूज्य दारुण लज्जा पुष्टि सदा पुष्टि शांति शांति रेवच खुद्गिरी कुर्मी घोरा गोदिनी सुकृति तथा संकिनी कापिनी मानभूतकी वैधायुध सन्मा सन्मा तरादेव सन्मा ভগবতী সুন্দরী পরা পরমং পরমাতমেব পরমেশ্বরী যত্য সৎসদা বিরাজে তস্য সর্বৈতে আসক্তি সাধক্তি সদা যা জগৎ সত্যা জগৎ পাত্রটি যো জগৎ সোপি জগৎসং সত্যং সুন্দরেশ্বর বিষ্ণু শৈলধরম দামেব কশ্যপি সত্যং কশ্যপং সত্যি নভবে সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সত্যারে ঘোষণা করেছিলেন প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে তারপর ধর্ম যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন এ কথা আমি বিশ্বাস করি না ভারতকে উঠাতে হবে গরিবদের খাওয়াতে হবে শিক্ষার বিস্তার করতে হবে সর্বত্র যে ভয়ঙ্কর হাহাকার উঠেছে প্রথমে তার নিরসনের জন্য চেষ্টা করতে হবে এক মুঠো অন্যের জন্য দেশবাসী যে হৃদয় বিদারক আত্মনাদ করছে তার প্রতিকারের চেষ্টা করতে হবে হাজার হাজার লোক অনাহারে মরছে তাদের রক্ষা করার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করা এই হল বেদান্ত ধর্মের সারমর্ম Thank you.